আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এনে কানা আছে টান দিন গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান সুন্দর ছিল আজ আমার Ey, mira,